झलक दिखला जा एक बार आ जा जा जा जा जा एक बार आ जा दीदार को कर से अखिया ना दिन गुजरे ना कटे रतिया झलक दिखला जा झलक दिखला जा एक बार आ जा जा जा जा एक बार आ जा जा जा जा जा जा जा एक बार जा जा जा जा আবার চলে এসছে তুই তো ডাকলি সেই লাগি তো আমি আইনু আমি আবার কখন ডাকনু <laughs> আমার কি সমস্যার সমাধান করবে কে টিঙ্কু ছাড়া আর কে আমার কি সমস্যার সমাধান করবে কে টিঙ্কু ছাড়া আর কে ঠেলা এ রাহুল আবার আমার নামে মিছিল কেন করছে আরে তো লোক লিবা বা কুঠে আসছে আমার কি সমস্যার সমাধান করবে কে টিঙ্কু ছাড়া আর কে আমার কি সমস্যার সমাধান করবে কে টিঙ্কু ছাড়া আর কে আমার কি সমস্যার সমাধান করবে কে টিঙ্কু ছাড়া আর কে কি বে রাহুল কি ব্যাপার আবে তুই হয়তো জানিস না পুরো গ্রাম ওই ভূতনিকে দেখে ভয় পেয়েছে আবে গায়ের লোকের কথা আর কি বলবো আমি কি আর কম ভয় খাই আছি নাকি আরে এর তো একটা ব্যবস্থা করতে হবে ওর সাথে কে লড়াই করবে কে লড়বে শুনি তুই লড়াই করবি আবার কে রাহুল হ্যাঁ চলে এসেছে বুদ্ধি আচ্ছা আবে সবাই কানটা আমার দিকে নিয়ে আয় বুঝাছিস তো হ্যাঁ ভাই এক নম্বর বুদ্ধি এক নম্বর চল সবাই হ্যাঁ সবাই তো ওদিকে চলে গেল তো কি হয়েছে রাহুল একাই কাফি এই গ্রামে সব থেকে বেশি টাকা রাহুলের কাছে আছে আর রাহুল এখন সব নিয়ে বসে আছে আছে কাউরির ক্ষমতা আছে এমন কোন ভূতনি যে রাহুলের টাকা কেড়ে দেখাবে Oh no! Błagam, no, no, no, no. আমি তোরকে বন্ধু সাজুবে আবে ই তো আমার কি বন্ধু সাজু যখন এই সাজু তখন আসল বুদ্ধি না কিছু করতেই হবে না তো ওই ভূতনি তোর লুঙ্গি শেষ করে দেবে হিসু করিয়া করিয়া কিছু না কিছু কর Rahul no no no Tinku হাত সরা রাহুল আজ কাউকে দেখে ভয় পাবে না no, no, no, no. এই চল টাকা দে টাকা এই খুচরো নাই রে যা পরে আসবি যা যা এই কেড়ে তুই হাসির হাত থেকে টাকা কেড়ে নিলি ওই দেখি <laughs> あ <laughs>